আমি বান্দার কোনো দাম নাই আমি বান্দার কোনো দাম নাই কিন্তু আজ ভেমির নাভির মধ্যে মিজান ময়দানে এত মানুষ খানার জন্য আসে নাই টাকার জন্য আসে নাই এত মানুষ বসে আছে বসার বিছানাটাও তেমন মানসম্মত নয় এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য দুনিয়ার কেউ যদি ডাকতে কত র্যাব কত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগতো সাথে কুকুরও প্রয়োজন হতো কারণ মানুষের উপরে বিশ্বাস দুর্বল হয়ে গেছে মানুষ বড় নিম খারাপ বডি বডিগার্ড সাহেব বডির উপরে আঘাত করে মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে বিশ্বাস না কিন্তু ভিন্ন মাখলুক কুকুর মানুষের সাথে বেইমানি করে না এজন্যই তো টাকা পয়সা দিয়ে কুকুর খরিদ করে এনেছে নিরাপত্তার সাথে এরপর মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা বড় কষ্ট হয়ে যেত বসার জন্য কত বিআইপি ব্যবস্থা লাগতো কত খানার আয়োজন একটু যদি উল্টা পাল্টা হতো তো চেয়ারের বাড়ি শুরু হয়ে যেত অথচ এখানে খানার আয়োজন নাই টাকার আয়োজন নাই হাড়ি বাড়ার কোনো প্রয়োজন নাই এর নবীর উন্নতের দল এই যে মহাব্বতের নজরে সবাই বসে আছে বিছানাটাও বড় দুর্বল আপনাদেরকে যদি কেউ বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়া এই চাটাই দিত মহাব্বতে কেমন জুতা খাইতো কিন্তু এখানে যারা বসে আছে কারো মনে কোনো কষ্ট নাই নাই তো নাই যদি জিজ্ঞেস করা হয় হে আল্লাহ পাকের বান্দা আপনারা এখানে যে বসলেন এই নর্মাল বিছানায় কতক্ষণ বসে থাকবেন আমার মনে হয় জিজ্ঞাসা যদি করি আল্লাহর বান্দারা মোহাব্বতে বলবে কোরআনের পাখির মাধ্যমে আওয়াজের মাধ্যমে যদি আমাদেরকে সারা রাত রাখা হয় আমরা মোহাব্বতে থাকতে রাজি ইকালামে জিন্দ حكمت أولى يزال صدق قديم جميع العلم في القرآن حكيم تقاصدت عنه أفهام الرجال مخاطر কদিমাস্তি কদিমাস্তি নইনো এত আকর্ষণ কেন শুধু আল্লাহর কোরআন আর আমার পয়গম্বরের আদর্শের টান কারণ আপনারা মাইকিং প্রচার মাধ্যমে শুনে আসতেছিলেন তেরো তারিখ বারো তারিখ মিজান ময়দানে মাহফিল কারা আলোচনা করবেন তাদের নামও শুনেছেন গাড়ি ভাড়া করে আপনারা এসেছেন হাফিজুর রহমান আসবে আসার পরে যদি দেখতেন আমি সুন্দরভাবে দাড়িটা কেটে প্যান্ট শার্টটাই লাগায় বসছি আল্লাহর মহাব্বতে বলবেন কাউকে খুশি করার জন্য না বলেন আপনারা থাকতেন না কেন আমি তো গতকালকের হাফিজি গত বছর আসছি এখন আসছি চেহারাও পাল্টায় নাই ওইভাবেই তো বসবেন না কেন হ্যাঁ हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश वहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदर में कमाशु नुकरा हो फर जिंदुजा নবীর আদর্শের আকর্ষণ আর কিছুই না রে ভাই আমার মধ্যে কিছুই নাই আমি একটা মাটির বানানো গোলাম সমুদ্রের পারের এক ফ্যামিলির আমি সদস্য রে বাবা আজ এখানে আসলাম এত সম্মান কেন আমার ব্যক্তি কারণে না একমাত্র আল্লাহ পাকের কোরআনের আকর্ষণ আমার ব্যক্তিগত মাপ করি বাহাদুরি এজন্যই তো মুমিনের আদর্শ রে ভাই আমি বান্দার যেহেতু কোনো দাম নাই আমি বান্দাকে দু চারটা কথা যদি কেউ গালি দিয়া বলো কষ্ট নেই না কিছু জবাবও দেই কিন্তু যেই কোরআনের কারণে আমি আজ এত সম্মানিত হইলাম নবীর আদর্শের কারণে এত সম্মানিত হয়েছি ওই আদর্শ নিয়া আর কোরআন নিয়া ইসলাম নিয়ে যদি কেউ এক তিল পরিমাণ যদি কেউ উল্টা দিকে প্রবাহিত হয় চোখ দুইটা খোলা থাকা অবস্থায় কখনো তা মেনে নিতে পারি না এনে নবীরা সে কুম্মতের দাল আল্লাহর কোরআন এমন দামি একটি কিতাব যে কিতাব খুলে তাকায় দেখলেও সব এমন একটি দামি কোরআন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কবরস্থ হলেন ইন্তেকালের পরে স্বপ্নযোগে কথা কবরের কি হালাত সুলতান মাহমুদ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বলে কোন আমলের কারণে বলে একটা সামান্যতম আমল কি সেই বলে আমি একদিন সফরে রওনা রাত্রি যাপনের জন্য কোথাও একটা ঘরের মধ্যে আমি আশ্রয় নিলাম থাকার জন্য জংলার পাশে একটি ছোট ঘর কোন রকম আমাকে একটা ভাঙা চূড়া রুম দিল রাত্র যাপনের জন্য আমি রুমের মধ্যে শুতে গিয়া যখন পাটা খুলে দিলাম পায়ের কিনারায় তাকায় দেখলাম ছোট ঘরের উপরে আমার পায়ের সামান্য উপরে একটা তাকের মধ্যে আল্লাহ তালার এক জিন্দ কোরআন শরীফ রাখা আমি চিন্তায় পড়ে গেলাম আমি এখানে ঘুমায় থাকবো আর পায়ের কিনারায় উপরে কোরআন থাকবে এটা কেমন হয় আমি কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া অন্য রুমে রাখিয়া এরপরে নিজে বিছানায় এসে ঘুমাবো নিয়ত করে কোরআন নিয়ে দাঁড়া দাঁড়ায় গেলাম কোরআনটা অন্য রুমে রাখার জন্য এক কদম দু কদম যখন সামনে দিলাম কিছু দূর যাইয়া আবার থমকে দাঁড়ায় গেলাম হায় হায় আল্লাহর কোরআনের থেকে তো আমি মাহমুদের দাম বেশি হতে পারে না প্রয়োজনে ওই কোরআন তো ওই জায়গায় থাকবে আমার দরকার হয় আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো আল্লাহর কোরআন সরাইয়া আমি আরামে ঘুমাবো তা হতে পারে না আব্দুল বলেন আমি কোরআন শরীফটা আবার জায়গায় রাখলাম আমি অন্য রুমে আর একটু নিম্ন ময়লা যুক্ত বিছানায় ঘুমাইলাম আল্লাহর কাছে আমলটা তো দামি হয়ে গেল কোরআনের আজমতা আদব রক্ষা করলাম আল্লাহ তালা বললেন এর মাহমুদ এই আদবের বিনিময় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম লিকুল্লি শাইইন زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا خائم توفیق ادب بے ادب محروم گشت از فضل را এত বড় একটা দামি কিতাব যে বিধর্মীরাও সম্মান করে এখন আমার প্রশ্ন আল্লাহ বললেন শুরুতে কোরআনের বিভিন্ন জায়গায় এই গুলো দিলেন এটি আরবি বর্ণ তাহা এগুলো আরবি অক্ষর পৃথিবীতে যত ভাষা আছে ভাষা শেখার জন্য ভাষার নির্ধারিত কিছু অক্ষর আছে বাংলা ভাষা শেখার জন্য আমরা নির্ধারিত বই পড়েছি আদর্শ লিপি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সরুসারে ক ইংরেজি ভাষা শেখার জন্য ওখানেও কিছু অক্ষর আছে বিসিডি জেড পর্যন্ত হিন্দি উর্দু ফার্সি শেখার জন্য নির্ধারিত কিছু অক্ষর আছে ওই অক্ষরগুলো না চিনলে না জানলে ওই ভাষা শেখা যায় না জানা যায় না আরবির বর্ণ বাংলা বর্ণ যাই আছে এক একটা অক্ষর না আলাদা কোনো অর্থ নাই ক অর্থ নাই স্বরে ও অর্থ নাই স্বরে আ অর্থ নাই এ অর্থ নাই বি অর্থ নাই সি অর্থ নাই ডি অর্থ নাই আলিফ অর্থ নাই বা অর্থ নাই তা অর্থ নাই এইরকম গুলোর কোন অর্থ নাই হা সংযুক্ত করলে অর্থ হবে যেমন ধরেন বাংলায় ক তিনটা মিললে কি হবে এখন একটা অর্থ দাঁড়ায় গেল লেখার একটা যন্ত্র কিন্তু ক আলাদা অর্থ নাই ল অর্থ নাই ম অর্থ নাই ঠিক আলিফ লাম মিম অর্থ নাই প্রশ্ন জটিল থেকে জটিল এত সুন্দর একটা কিতাব যে কিতাবটা দেখলেও সবাব ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন অবতীর্ণ করলেন দিলেন কেন গেল প্রশ্ন এমন একটা দামি কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দিলেন এর এক নাম্বার জবাব যুগে উপরে আমি তো জবাব দিনে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন দা কালাম রব্বি এটাই আমার আল্লাহর কালাম এটাই তো আমার মালিকের কালাম মক্কা বেঈমানেরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বানায় বলে এটা আল্লাহর কালাম আসলে এটা আল্লাহর না মুহাম্মদের বানানো কালাম আরো আস্তে করে বলেন কি ঘুমায় হ্যাঁ থাকবেন না কিছুক্ষণ পর যাবেন কতক্ষণ থাকতে চান সারা দেড় ঘন্টা বুঝি না ইনশা আল্লাহ মোনাজাত দিয়েই বিদায় নিতে চাই ইনশা আল্লাহ কবুল করেন কোন টেনশন টেনশন করেন হ্যাঁ টেনশনে আছেন ওরে সামনে গো আমারও কি টেনশন আমরা কি সোহ বাপ্পা ধোকাবাজ হ্যাঁ আমরা মানুষের গালি দেই যারা গালি দেয় যারা বিরোধিতা করে টেনশন তাদের মাথা আমাদের কিসের টেনশন আমরা কারো দুশ্মন হতে চাই না আমরা বন্ধু হতে চাই কথা ঠিক না কিন্তু আমাদের যারা বন্ধু বানাইতে চায় না পাঁচকল্লি দেখলেই চান্দি গরম কমি মাদ্রাসার নাম শুনলেই চান্দি গরম দেওবন্দীদের নাম শুনলেই চান্দি গরম তাবলিগের কথা শুনলেই মাথা গরম আছে না নাই এরা আমাদেরকে বন্ধু বানাতে আমরা সবাইকে বন্ধু বানাতে চাই আল্লাহ কবুল করে ভাইরা আমার কত রাত বাঙালির তো ঘুম নেই আছে ঘুম গজবের মোবাইল ঘুম কেড়ে নিল এই যে একটা দামি বয়ান শুইনে বাসায় যাইয়াও ঘুমাইবে না ফ্রেশ হইয়া বালিশে মাথা লাগায় চিৎপটাং হইয়া মোবাইলটা ওপেন করবে আর রাত কত বাকি একটু মোবাইল চালাই দেশের খবর খবর নেই এভাবে চালাইতে চালাইতে হঠাৎ করে ফজরের আজান দিতে মুয়াজ্জিন যখন উঠবে হঠাৎ মিস্টার ইবলিস এসে বাতাস দেওয়া শুরু করবে ঘুমাও ঘুমাও ঘুমাও স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে করে তার অজান্তে মোবাইলটা হাত থেকে বিছানার পাশে বাবুকের উপরে পড়ে গেল চোখ বন্ধ হয়ে গেল ফজর শেষ এরে বান্দা ফজর করে না জহুর করে না আসর করে না মাগরিব করে না মাথায় টুপি দেয় না দাড়ি রাখে না নামাজ পড়ে না আল্লাহর বান্দা নবীর সুন্নাত মানে না নামাজ ঠিক মতো করে না পর্দা করে না এমন কপাল রে ভাই যান নিজেও টুপি করে না অন্যে টুপি বললে সহ্য করে না নিজেও দাড়িটা লম্বা করে না অন্য দাড়ি রাখলে পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না অন্যের নামাজ দেখতে পারে না নিজেও পর্দা করে না পর্দার বয়ান তাও শুনতে রাজি না নিজেও কোরআন করে না অন্যে কোরআন তালাওয়াত করলেও শুনতে রাজি না বরং বসে বসে যাদের মাধ্যমে মানুষগুলো দিনের দিকে আগায় যাবে বসে বসে আলেমদের সমালোচনা তাবলিগের বিরোধিতা আল্লাহ আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে নামাজ নাই যেই যুবক লেখাপড়া করে ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে আগাইতেছে ফেনি কলেজের মধ্যে যেই যুবক ভাই আব্বা আম্মার ঘামের টাকা দিয়া ভর্তি হইয়া লেখাপড়া করতেছে মা দোয়া করে আল্লাহ আমার ছেলেরা তুমি প্রফেসর বানাও ইঞ্জিনিয়ার বানাও বড় দার্শনিক বানাও বানাও আর ছেলে যদি ওই লেখাপড়া বাদ দিয়া বন্ধুদের আড্ডায় ভরিয়া মোবাইল চালায় চালায় সময় নষ্ট করে আর কোনো গাঞ্জা করে বিরোধিতা করে না যারা নামাজ পড়ে না তাদের পেছনে নিয়ে কোনো চিন্তা করে না বরং নামাজিদেরকে গালি দেয় আল্লাহওয়ালাদের গালি দেয় আলিমুল্লাহদের পেছনে করে কি বদ শেখায়াত করে এমন বান্দা যদি বলে হুজুর দোয়া করবেন নামাজ না পড়লো দেল পরিষ্কার তোমার মতো বান্দাটাকে বাটপার বললে গুণা হবে না हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश महरुकारी के बाशी बा खुदाबा আমরা তো আলেমকে বলিনি আলিমকে গালি দিব কেন আলেম আমাদের কলিজা কেরাম যে যেই লাইনে থাক এলেমের একটা এজন্য পরে যখন যাই যাব তখন অনেক আলেম ওলামা বক্তা দেখা হয় সেদিনও দেখলাম যে আমারে দেখলেই কয়ে কাফের বসে আছে কাছে গেলাম সালাম দিলাম বুকে লাগাইলাম ভাইজান এত গালি কেন হজুর প্যান্ডেলে দেন বললাম একটু নিজেরই সংশোধনের চেষ্টা করেন কিছু বলার থাকলে টেলিফোনে বলবেন আমার মাদ্রাসা মাতুয়েল যাত্রাবাড়ি এলাকায় আসবেন বসে কথা হবে বুঝার সুযোগ দেওয়া যাবে না যে আলেমের মধ্যে অমিল আলেম সব যত দ্বন্দ্ব থাকবে ভেতরে পাবলিকের সাধারণ মানুষকে বুঝাইতে হবে তোমরা নিজেরা দ্বন্দ্ব করতে পারো কিন্তু আলেম আলেমের দ্বন্দ্ব চায় না যার মাথায় টুপি আছে আলেম কোরআন মানে কোরআন করে হাদিস করে রসুলের তরিকে চলে তারে তো আমরা বাজে কথা বলবো না হ্যাঁ এরপরে যদি বলে কেউ আহলে হক কেরাম যদি বলে সেটা হিংসার নজরে না ইমাম সাহ নামাজের মধ্যে দাঁড়াইছে আপনারা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেলেন আল্লাহ না করুন ইমাম সাহ আলহামদুসুরা শেষ করিয়া ভেতরে কোরআনের আয়াত পরে হঠাৎ করে যদি ভুল হয় পেছনে কি করবে আপনারা কি লোকমা দিবেন এখন লোকমা যে দিবেন কোন জায়গা দিয়ে আয়াত শেষ হয়ে গেল আপনি তো জানেন না এজন্য জানলে একজন আলেম পেছনে আছে ইমাম সাহ সে লোকমা দিল অথবা আমি যদি মসজিদে ঢুকে যাই আর একজন আলেম যদি অপরিচিত ঢুকে যায় আর যদি দেখে ইমাম সাহ কোরআনের আলহামদু শেষ করিয়া সামনে গেল এমন একটা আয়াতে যে প্যাস লাগলো লোকমা না দিলে আয়াতের অর্থ যায় উল্টাইয়া লোকমা দিয়ে তারা সমাধান করে দিল এখন এই সমাধান করতে মারতে গিয়া লোকটা ভালো কাজ করলো না খারাপ করলো আমরা যদি পিছিয়ে বই কান সি সি সি সি এত বড় হিংসা আব্বু ইমামের ভুল ধরবো কি হিংসা না হিংসা এরে ইমাম যদি ভুল করে আলেম যদি ভুল করে লোকমা দিবে আলেম কোন গায়ের আর এই লোকমাটা ইমাম সাহেবের যে লোকমা আছে নিজের মনে চাহিদা পূরণের জন্য না নিজের নামাজ ইমামের নামাজ মুক্তাদিদের নামাজ সহি শুদ্ধ যেন হয়ে যায় ভেজাল যেন না হয় খাতি ইমাম সাহেব যখন লোকমা পাইল সালাম ফিরাইয়া ওই লোকমা দেনেওয়ালা আলেমের কপালে চুমা খাইল হজরত আপনি কোথার থেকে আসছেন আপনাকে ধন্যবাদ তাহলে খাতি আলেমওয়ালা যারা ভুল হলে ধরায় যদি দেয় তাহলে সবাই খুশি হবে আল্লাহর কাছে দোয়া করবে এইটাই শুধু অন্য কিছু না যদি আজকে বাতিলের বিপক্ষ পক্ষে কথা বলা হয় এটা হিংসা না বরং আহলে হক ওলামায় কেরাম যদি বলেন উন্মতের জাহান নাম থেকে বাঁচানোর জন্য ভাইরা আমার কেউ যদি বলেন কোরআন শরীফ অজু সারা ধরা যাবে কথা বলেন না কেন কোরআন শরীফ অজু সারা ধরলে কোনো সমস্যা বুঝে শুনে পেন বুঝে কইছেন আমি তো বুঝি না আমার ওয়াজে দাওয়াত দিলেন কেন আর এখানে আইসা দীর্ঘ টাইম বৈশা দাঁড়াইয়া বয়ান শুনেন কেন আবার মোনাজাতের পরে বাইরে গিয়া বিসমিল্লা সারা গালি দেন কেন বুঝেই না কিছু দাওয়াত তো দিলেন কেন আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ানও শুনেন কেন চলে যাওয়ার পরে আবার উল্টা পাল্টা মন্তব্য বা কেন করেন আল্লাহ ভালো ভাই একজন যুবক ভাই পাইলাম না যে দিলটা খুইলে একটু দোয়া করব তার থেকে দোয়া নিব কাছে আসবে পাশে বসবে হাফিজ ভাই আপনাকে বড় করি তবে আপনার এই বিষয় ওই বিষয় আমার একটু দিলে প্রশ্ন একটু যদি বুঝায় দিতেন দিলটা শান্ত হয়ে যাইত কলিজা দিয়া দোয়া করতাম কারণ এই দেশের যুবকের জন্য টুপিওয়ালা কোরআনওয়ালা ছাড়া আপন আর কেউ নাই অন্য যারা আপন আপন বলে সব পর স্বার্থে আঘাত লাগলে তিন দিন মোবাইল বন্ধ কথা নাই কথা ঠিক নেই কিন্তু এতটাই যে কোন দলাদলি নাই কোন পক্ষ বিপক্ষ নাই অযুবক ভাই আপনি শুধু মনে করতেছেন ফেনি বাড়ি আপনার ফেনি এলাকায় কলেজে পড়েন আপনার দিলটা এত ছোট রাখলে হবে না দিলটা বড় রাখতে হবে আমি এদেশের একজন শিক্ষিত নাগরিক হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব জাতি অপেক্ষায় আছে আপনার থেকে কিছু উপকার নেওয়ার জন্য আর জাতির জন্য যদি সুনামের সাথে উপকার করে মরতে চাও দিলটা ছোট রাখলে হবে না বড় রাখতে হবে আর দিলটা বড় রাখিয়া পক্ষ নাই বিপক্ষ নাই যারা রসুলের লাইনে আছে তরিকা আছে তাদের বুকে লাগাইয়া দোয়া করো দোয়া নাও অন্তত এতটুকু বলে ছেলেটা ভদ্র ছেলেটা খুব শক্ত এটাই দোয়া হাত উঁচু করে দোয়া লাগবে না ছেলেটা ভালো এটাই দোয়া কেউ যেন এই কথা না বলে যে ছেলেটা বড় খারাপ আমার একটা দেশের যুবকের উপরে যেন এই অপবাদ কেউ দিতে না পারে একজন রিক্সার ড্রাইভারও যেন একটা যুবকের দেখলেই যেন দোয়া করে বলে কেমন তুমি ফেনি এলাকার থেকে কলেজে যাওয়ার জন্য রিক্সায় উঠে পড়ছো যাইতে ভাড়া লাগবে পাঁচ টাকা তুমি কও আমি দিব তিন টাকা দ্বন্দ্ব করবা না রে বাবা কলেজের ভিতরে তোমার বাবায় কত টাকাই না খরচ করিয়া তোমার লেখাপড়া করায় আবার তুমি বাম হাত দিয়া বাবার পকেটের টাকা চুরি করে কত বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা করো এত টাকা ব্যয় করার পরে রিক্সার ড্রাইভারের সাথে দুই টাকার জন্য কেন ঝগড়া করো কেন ঝগড়া করো বরং মুরব্বী দেখলে পাঁচ টাকার ভাড়া দশ টাকা দিবা কেমন পর্যন্ত তুমি যদি মরে যাও ওই দাড়িওয়ালা মুরব্বী দিলটা খুলে দোয়া করবে ছেলেটা বড় ভালো বাবার সন্তান ওই মুরব্বীর দোয়া তোমার কপালে যদি লেগে যায় ইনশা আল্লাহ এই জমিনে ডাক্তার তো অভাব নাই তবে সুনাম ধন্য ডাক্তার বড় অভাব অযুবক ভাই আমি পায়ে হাত রেখে বললাম আল্লাহকে সাক্ষী রেখে বললাম কোনটা কৃতিমতা না পানাও না কথাগুলো দিল থেকে বলতেছি রে যুব তুমি কিসের হিসাব মিলাও কিসের দূরত্ব বজায় রাখো কিসের মাঝখানে স্কিলটা ফালাইছো তাপলিক বুঝিনা চরমলাই বুঝিনা উজানি বুঝিনা সারসিনা বুঝিনা বাহাদুরপুর বুঝিনা জনপুরি বুঝি না ভুরভুরা বুঝি না আওয়ামী লীগ বিএনপি বুঝি না কৌমি বুঝি না আলিয়া বুঝি না সকলের হিসাব রাতের বেলা হ্যাঁ, আমরা সবাই এক আল্লাহর গোলাম আখিরি নবীর উন্মত আমরা মুসলমান এরে নবীর উন্মতের দান দুনিয়াতে এসেছি সবাই এক নাকি আলাদা আপনারা লুঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে এসেছি সবাই আপনাদের আমাদের আল্লাহ আপনার আল্লাহ ভিন্ন আপনার আমার নবী সবাই একমাত্র আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন কাবা কালেমা নাকি আপনাদের কালেমা আলাদা সবার এক দুনিয়ার থেকে যাওয়ার বেলায় কাবনো কয়টা নারীদের পাঁচটা পুরুষের হবে তিনটা শুধু ফেনি এলাকার ধনী লোকের জন্য একটা বেশি রিক্সা ড্রাইভারের জন্য একটা কম তাহলে কাপড়ের কাপড়ও সমান শুধু কালার হবে আলাদা কারো কাপড়ের কালার হবে সবুজ কারো কাপড়ের কালার হবে কালো কারো কাপড়ের কালার হবে লাল কি হবে সব ওরে আল্লাহর বান্দা তো মাঝখানে কেন কালার নিয়ে দ্বন্দ্ব করো সবুজ দিলি না কেন লম্বা দিলি কেন কল্লি টুপি মাথায় দিলি কেন গোল দিলি কেন লম্বা দিলা কেন উঁচা দিলা কেন নিচু দিল কেন ওরে বাঙালি কপাল যে তুই যে খারাপ যারা টুপি মাথায় দেয় না এদের নিয়ে কোনো চিন্তাই নাই যারা টুপি দেয় এদের নিয়ে শুধু দ্বন্দ্ব চিন্তা করছেন যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনোই চিন্তা নাই যারা নামাজ পড়ে এদের নিয়ে খালি ধাক্কা ধাক্কাই না তুমি নাবির নিচে হাত বাঁধ না কেন মাথায় বাম নামাজ পড়েই না এদের নিয়ে চিন্তা নাই যে নামাজি বানানো যায় কেমনে যারা নামাজ পড়ে ও নাবিতে বাদুক না কেন বুকের উপরে বাদুক না কেন না বেঁধে যদি হাত দুইটা ছেড়ে দেয় তারপরে তো নামাজ হয়ে যাবে দণ্ড কেন করো যারা নামাজ পড়ে না তাদের নিয়ে চিন্তা করো স্বভাব হবে যারা টুপি মাথায় দেয় না টুপিওয়ালা বানানো যায় কেমনে চিন্তা করো স্বভাব হবে ওরে আল্লাহর বান্দা এই চিন্তা প্রত্যেক মানুষের করা দরকার বিশেষ করে আল্লাহ আমাদেরকে যে সম্মানের জায়গায় বসাইছেন বক্তা হিসাবে আমাদের হিসাব দিতে হবে কারণ আমি একা একা চিন্তা করি আল্লাহ আল্লাহ যে আমাকে এখানে বসাইলেন আমার থেকে বড় এলেমওয়ালার অভাব নাই কণ্ঠওয়ালার অভাব নাই আল্লাহ যে আমাকে এত সম্মান দান করলেন এর হিসাব দেওয়া লাগবে না আমি যে আমি বয়ান তো করতেছি করতেছি করতেছি আর নামাজ জুমার নামাজের পরে বয়ান আসরের নামাজের পরে বয়ান আবার এখানে বয়ান এভাবে প্রতিদিন বারো বয়ান আমার বয়ানের একটা টার্গেট থাকতে হবে টার্গেট ছাড়া কাজ করে পাগলে রাস্তার এই মাথা থেকে সে মাথায় দৌড়ায় আবার হাসে আবার কান্দে কোনো চিন্তাই নেই কোনো উদ্দেশ্যই নাই কিন্তু একটা সচেতন মানুষের উদ্দেশ্য থাকতে হবে শুধু আমি হাফিজুর রহমান না বাংলার জমিনে যত বক্তা বয়ান করে যারা উন্মতের বয়ান করে করে শোনায় এদের একটা দায়িত্ব নিয়ে চলতে হবে চিন্তা রাখতে হবে আমি যে বয়ানটা করতেছি আমার উদ্দেশ্যটা কি বয়ানের উদ্দেশ্য যে যাই নিয়ে নেক না কেন কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে উন্মতের নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে উঠাইয়া দেওয়া এই উদ্দেশ্য নিয়ে বয়ান করতে হবে আর কোন উদ্দেশ্য না এরপরে আবার রাতের বেলা ঘুমাইতে গিয়ে হিসাব মিলাইতে হবে আমি যে একটা বছর বয়ান করলাম রেজাল্ট কি হলো আমি যে জাহান্নাম থেকে উন্নতের বাঁচাইয়া জান্নাতের পথে মানুষের দাওয়াতের বয়ান শুনাইলাম রেজাল্টটা কি হলো এই এক দুই বছরের মধ্যে দেখা দরকার আমার বয়ানের মাধ্যমে ক্ষুদ্র খেদমতের মাধ্যমে একজন কি টুপি সারা বান্দা টুপিওয়ালা হয়ে গেল নাকি দাড়িবিহীন বান্দা দাড়িওয়ালা হয়ে গেল নাকি আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেপর্দাওয়ালা বান্দা পর্দাওয়ালা হলো কিনা আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেনামাজি নামাজি হলো কিনা আমার বয়ানের মাধ্যমে মাধ্যমে দুনিয়ার পোশাক বাদ দিয়ে মদিনার আদর্শের পোশাকটা লাগাইলো কিনা আমার বয়ানের খেদমতের মাধ্যমে সুদ খানেওয়ালা ব্যক্তি সুদ সাইরা হালাল হতে আসলো কিনা যদি দেখি আলহামদুলিল্লাহ সংখ্যায় যদিও দুই একজন কম যদি হইয়া থাকে ইনশা আল্লাহ আমার বয়ানের উদ্দেশ্য সফল এখলাস নিয়ে চলতে পারলে এটাই হবে নাজাতের উসিলা আর বয়ান করতেছি বয়ান করতেছি কোনো চিন্তাও নাই হিসাব নাই এটা কোনো উদ্দেশ্য হতে পারবে না রে বাবা এরে নবীর আসে উপরে অভিযোগ দেয় মোহাম্মদ নিজে নিজে বানায় বলে আল্লাহর কালাম একটু সুযোগ দিবেন থাকবেন ঘুমাইবেন না তো ঘুরবেন রাস্তাঘাটে দরকার কি বসে বসে একটু দিনের কথা শুনুন কি যুবক ভাইরা আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আর জোরে বলেন এরে নবীর দান বেইমানেরা বলে মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়া জবাব দিলেন এই মক্কার মুশরিকের যদি মোহাম্মদ নিজে কোরআন বানাইতো তাহলে মোহাম্মদ নিজেই জানতো আলিফলামের অর্থ কি মোহাম্মদ নিজেই যেহেতু জানে না এই কথাটাই প্রমাণ হলো মোহাম্মদের বানানো কোরআন না এ কোরআন হলো আমার আল্লাহর কালাম কার কালাম এটাই তো মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন এখন যদি কেউ প্রশ্ন করেন মুহাম্মদ কেন আলিফ লাম মিমের অর্থ জানে না তার সংক্ষিপ্ত জবাব হলো মুহাম্মদ আলিমুল গাইবের মালিক না গাইবের এলেমের মালিক কে আরো জোরে বলেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله হে নবী উম্মতেরে জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানেন আর জোরে বলেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর বসানো আদি মাস্তি আদি মাস্তি নইনো আলিমুল গাইবের মালিক আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গাইবের মালিক নাই এরপরে দুই নাম্বার জবাব আলিফ লাম অর্থ নাই কোরআন শরীফে দিলেন কেন দুই নাম্বার জবাব মুমিনের ইমান পরীক্ষা করার জন্য মুমিনের ইমানটা কেমন পরীক্ষা হবে বলে এই মুমিনের দল তোমরা কি আল্লাহর কোরআন অর্থ বুঝলে মানো নাকি না বুঝলেও মানো কি বলেন আল্লাহর কোরআন অর্থ জানলে মানেন না জানলে মানেন না যদি বলেন হ্যাঁ আল্লাহর কোরআন বুঝলেও মানি জানলেও মানি না জানলেও মানি না বুঝলেও মানি আলহামদুলিল্লাহ আপনি মোমেন কেউ বলে আল্লাহর কোরআন বুঝলে মানি জানলে মানি অর্থ না জানলে বুঝি না মানি না ও যদি বাইশ হাত পাগড়ি লাগায় তা যাবেই আপনাদের ইমানের হালাত কি কোরআন বুঝলে মানেন না বুঝলে মানেন না বলেন না বুঝলেও ইনশাআল্লাহ আপনারা মহমেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা বলবে আমরা কোরআন বুঝলে মানি না বুঝলে তারা ইমানওয়ালা না বে ইমান কথা কওয়া লাগে না কি কানে আঙ্গুল দিয়ে টান দিমু এক টানে দেড় ঘন্টা শেষ অজ হয়ে গেল এর নাম ওয়াজনা ওয়াজনা আফিল একটা অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটারে ঢুকলে মানুষের যেমন শারীরিক রোগ ইচ্ছা করে ডাক্তার রক্ত ক্ষয় করে সেলাই দেয় যেখানে কাটা লাগবে কাটে ইঞ্জেকশন লাগলে দেয় এটাই হলো অপারেশন থিয়েটারের কাজ রুগী যদি বলে আমার রক্ত ঝরাও কেন আমার রক্ত গোস্ত কাটো কেন তুমি কোনো দুশ্মন বলে না দুশ্মন না তোমাকে ভালো করার জন্য এই পদ্ধতি ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার এখানে কোরআন হাদিসের আয়াতগুলো ফিট কইরা কইরা কইরা কইরা উম্মতের মধ্যে যত রোগ আছে ওই রোগগুলো ধরাইয়া দিয়া কোরআনের ঔষধ ঔষধ দিয়া দিতে হবে রোগ ছেড়ে দাও কোরআনের ঔষধ সেবন করো আল্লাহ বলে আমি কোরআন অবতীর্ণ করলাম বারবার ঔষধ ঔষধ ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور অন্তরের মধ্যে যাহা কিছু আছে এর জন্য কোরআন হলো ঔষধ এরে নবীর উম্মতের দল এখন আমি বললাম কোরআন শরীফ আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি এখন যদি কেউ বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই যদি বলে মানে উত্তর দেওয়া লাগবে না উত্তর দিলেই হিংসা দেখছেন নাকি কারবার কথা বললেও বিপদ না বললেও বিপদ বললে বলে হিংসা চুপ থাকলে কয় ইমান দুর্বল কেমন সিফায় হালাইছে আমাদের কে ফালাইছে যে নামাজ করে না হ্যাঁ ভাইরা আমার বড় দুঃখ আবার বেশি দুঃখ পাই না কারণ মুসানবি একদিন বলে আল্লাহ এই ফেরাউন কি পরিমাণ আমার ডিস্টার্ব করে তুমি তো দেখতেছো বলে দেখবে তুমি তামসা চাও না পারো না এটারে সাইজ করতে বলে পারি কেন করো না রে আল্লাহ আমার এত দাওয়া করে আমার সাথে এত বেদুবি করে আমি সহ্য করতে পারি না ও মুসা আমাকে তুমি জবাব দাও এই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ রিজিক দিতেছি আমি আল্লাহ এই ফেরাউন দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে কেউ উল্টা পাল্টা লাগবে কোনো বাধা দেওয়া যাবে না পরীক্ষার হলের মধ্যে বৈশা যে উল্টা লেখে কেউ বাধা দিতে পারে ম্যাজিস্ট্রেট কি কলম সিনায় নিবে নিবে না বরং লুস লাগলে দিবে এই লুস লাগবে নাও নাও প্রশ্ন আছে প্রশ্ন আছে প্রশ্ন অলস কাহাকে বলে অলস এক ধুম লেখতেছে অলস কারে হয় একজনে লেখতেছে তিন পৃষ্ঠা লেখা শেষ একটা গরু দুর্বল একাই তুই পড়ে গেছে তেরো জনে আজান দিলে উঠে না ইহাই একটি অলস আর একজনে লেখতেছে দুই মোটা মানুষ গাছের নিচে বৈশা শুয়ে আছে শুয়ে পড়লো হঠাৎ একটা বড়ই গাছ গাছের থেকে একটা বড়ই পড়লো এক মোটা লোকে কয় বড়ইটা আমার মুখের মধ্যে দাও আমার হাত ওখানে দিয়ে আনা যাবে না তুই যে মোটা ও কয় আমার তোমার মুখের মধ্যে বড়ই দেওয়া যাবে না করে কেন তুমি আমার উপকার করো নাই আমি তোমার উপকার কেন করবো বলে তোর উপকার কি করি নাই বলে আমার একটু তিন মিনিট আগে যে কুত্তায় দাঁড়ায় প্রস্রাব করলো তুই তো ফিরাও কলমের কালি শেষ আর একটা কলম মারলো তিন ঘন্টা যখন শেষ বেলে বাড়ি দিয়ে বলে পেপার জমা দাও তাড়াতাড়ি পেপার জমা দাও এর মধ্যে এক মগা টাটকা তিন ঘন্টা নাকটাই না ঘুমাইছে কলম কানে লাগে ওরে যখন কান ধরে টান দিছে কি ব্যাপার বলে পেপার জমা দে পেপারটা যখন জমা দিবে তখন শুধু নামটা লেখা নিচে দিয়ে লেখছে পেপারের অলস ইহাকেই বলে এই যে তিন ঘন্টা সময় পেয়েছে লেখলাম না ঘুমাইলাম এর থেকে বড় অলস আর কে একশো নাম্বারে পাস ভাইরা আমার বড় দুঃখ মুসা সালাম বলে আল্লাহ ফেরাউনের কেন বলে পরীক্ষার হল এখানে যাবে না যা যা মনে তবে হ্যাঁ, পরীক্ষার হলে বাধা না লাত্তিও মারা যাবে যদি নকল করে যদি চূড়ান্ত অন্যায় করে তখন পিটাও জেলখানায় ঢুকাও জরিমানা করো ঠিক এই দুনিয়াটা পরীক্ষার হয় কেউ অন্যায় করলে বাধা দেয় না বাধা দেয় না বাধা দেয় না কিন্তু সীমানা যখন লঙ্ঘন করে ফেলবি তখন জাগায় আল্লাহ করে ফেলবে একজন খলিফা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন আশরাফ আলী থানবী হেঁটে যায় আমরা খালি কেসা কাহিনী কই সমস্যা কি কেসা কইলে তোমার সমস্যা কি আমরা তো বিল ক্লিন্টনের কেচ্ছা কাহিনী বলি না আমরা এমন মানুষের চোখে পানি আসে আমল সারা ব্যক্তি আমলের জন্য রেডি হয়ে যায় ভাইরা আমার আসলে দেখতে নারী চলন বাঁকা সুন্দরী মেয়েটারে যুবক ডিস্টার্ব করে যুবতী মেয়েটা কয় তোর কি ক্ষতি করলাম এত ডিস্টার্ব কেন করো যুবতী মেয়েটার জবাবে যুবক বলে তুমি আমার কোনো ক্ষতি করো নাই তুই ডিস্টার্ব কেন করো তুই সুন্দরী কেন গলারা নিজের টাকা দিয়া মানুষের মাথায় হাত দিয়া কয় আসো নামাজে আসো নামাজে আসো নামাজ পড়ো ভাই আল্লাহ পীর মাসায়েরা কান্নার বয়ান দিয়া দিয়া বলে আসো বান্দা নামাজ পড়ো পাগলি পড়ো ওলা হয়ে যাও কিন্তু এরপর এদের বিরোধিতায় একদল মানুষ কেন পেছনে লেগে আছে ও কোনো ক্ষতি তাদের করে না একটাই দিলের মধ্যে হিংসা তোদের ওয়াজের মধ্যে তোদের মাঝখানে কেন এত মানুষ দিন দিন পতাকা তলে আসতেছে না বেনামাজি হচ্ছে সহ্য করতে পারে না বেনামাজি এরে নবীরা আসে উম্মতের দান আজিজুল হাসান আছে আজিজুল হাসান দরুদ শরীফ পড়ে জিকির আজকার করে আর রাস্তা দিয়ে নিচে নিচে তাকায়া হাতে যুবতী মেয়েটা আর যুবকরা গলায় গলায় হাত লাগাইয়া প্রেমের বন্ধনের কাহিনী কয়া কয়া হাতে আর বাদাম খায় হঠাৎ করে আজিজুল হাসানের অজান্তে রাস্তার পাশে একটু কাদা পানি পাও লাগিয়ে একটা ফোটা যুবতী মেয়েটার গালে লাগলো যুবকটা সহ্য করতে না পারিয়া আজিজুল হাসানের কাছে আইসা হাতটা বাড়ায়া একটা চর মেরে ফেললো গালের উপরে আল্লাহ বুড়া মানুষ ঠাস করে জমিনে মা রাস্তায় পড়ে গেল দেখছে একজন তৃতীয় ব্যক্তি দূর থেকে ওই লোকটা দৌড়াইয়া কাছে আইলো কাছে আসতে না আসতে দেখতেছে যুবক যুবতী খিলখিল করে হাসতে হাসতে সামনে যায় আর বলে এই মেয়েটা দেখ আমি তোর জন্য কি পারি পাগড়িওয়ালার এক থাপ্পড় দিলাম মাটির মধ্যে পড়ে গেল যুবকটা কিছু দূর যাইতে না যাইতে ওই তৃতীয় ব্যক্তি তাকায় দেখে যুবকটা হঠাৎ করে রাস্তায় হোচট খাইয়া পড়িয়া চিৎকার করে বলে আমার পাও নাই পাও নাই আমার একটু বাঁচাও আমাকে বাঁচাও মেয়েটাও কান্না করে তাড়াতাড়ি আমার আমার বন্ধুটারে বাঁচায় দাও ও হাত দিয়ে কানে ও কান্না করে তৃতীয় ব্যক্তিটা আল্লাহর অলিকে একটু সান্ত্বনা দিয়ে সামনে গেল গিয়া কয়ের যুব তুই কি করছো কেমনে পড়লি যুবতী মেয়ে কয় কিছুই তো দেখি না সমান রাস্তা হঠাৎ করে পড়লো কেন বুঝলাম না এবার ওই লোকটা কয় ওই যে একজন চাকরিওয়ালা ওখানে কান্না কান্না করতেছে ওর সাথে কোন কিছু হয়েছে কিনা যুবতী মেয়েটা বলে আমার গালের মধ্যে তার পায়ের একটা ধাক্কা এক ফোটা কাদা পানি লাগছে ওই যুবক ওই হুজুরের একটা চট্টা মেরেছে বলে এই যুবক তুই চিনুন এই হুজুরকে বলে চিনি না বলে আমগো দেশের বড় হুজুর তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা বেয়াদুবি সব জায়গায় চলে না গায়ের জোরে গাদ্দারি করা যায় গায়ের শক্তি দিয়া মাস্তানি করা যায় বেয়াদুবি করা যায় মানুষের দোয়া পাওয়া যায় না তাড়াতাড়ি যুবক তো হাঁটতে পারে না যুবতী মেয়েটা ধরলো ওই ব্যক্তি ধৈরা কোন রকম হেসরাইয়া আল্লাহ রুলির কাছে নিয়ে গেল আল্লাহ রুলির পা জড়ায় কান্না করে আর বলে বুঝুন আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি না মাফ করে দেন আল্লাহ রুলি বলে বাবা আল্লাহর কসম আমি তোর জন্য একটা বদ্ধ পর্যন্ত করি নাই কিন্তু যখন থাপ্পড় দিছো চোখের পানি ধরে রাখতে পারি নাই কেন দিছো থাপ্পড় তোর প্রেমেশ প্রমাসপদের ব্যক্তিটারে যখন কাদা লাগে আছে আমি ইচ্ছা করে লাগাই নাই এরপর তুই সহ্য করতে পারো নাই তো ওই বন্ধু আর বান্ধবীর জন্য মায়া করে তুই আমার গালে চরণে দিয়েছ আমি আজিজুল হাসান তো একজন আর বড় পাব আমিও তো পাগল আমি আল্লাহ জিকির করি আর তসবি আমার মাথায় দেখো দুনিয়ার কোনো পাগলামি না আমি একমাত্র আমার মাওলার পাগল তুই যখন আমার গালে চড় আমার আল্লাহ সহ্য করতে পারে না চাও ঢাকা আসবি আমি নাম ঠিকানা সহ বলে দিব অমুকে অমুক আল্লাহওয়ালার সাথে বেয়াদুবি করার কারণে এই বিপদে পড়েছে ও যুব নাম বলার দরকার নাই কারো ঠিকানারও দরকার নাই মাকসাদ হলো আমরা সবাই আল্লাহর মহব্বতে চলবো কে কোন দল করে কোন লাইনে আছে জানার দরকার নাই আমরা একটাই পরিচয় আমরা এক আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান আল্লাহর কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই এই কথায় আপনারা একমত বলেন তাহলে যদি কেউ বলে এটা মানা যাবে এখন আমি তাকেই যদি প্রশ্ন করেন যে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাফিমের অর্থ কি বলো ভাইরা আমার আলিফ লামের অর্থ জানে কেউ জানে এখন আপনি করছেন অর্থ জানেন না সব হবে নি আসেন মাগরিব এশা ফজর ইমাম সাহেব কেরাত আসতে পারে না জোরে আমরা মুক্তাদিনের পেছনে দাঁড়ায় যে নামাজ পড়ি আমরা তো অর্থ জানি না বলেন অর্থ না যাই না শুনলে সব হবে নি বলেন সামনে আসতেছে রমাজান হাফিজ সাহেব খতমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করে হাফিজ সাহেব অর্থ জানে না আমরাও অর্থ জানি না বলেন সওয়াব হবে নি যদি কেউ বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই খতমে তারাবি বাদ দিয়া দাও আর যদি বলেন না বাসে লাভ আছে শুনে নেবার রসুলের হাদিস কলান নবিজ্ঞু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহর নবী বলেন একটা অক্ষর যদি পড়ো একটা হাসানা এক হাসানা 10টা নেক যদি কেউ পড়ে আলিফ লাম মিম নবী তাও বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন হরফুন হরফুন নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর না না আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর কেউ যদি পড়ে আলিফ লাম মিম সাথে সাথে তিরিশটা ন্যাক জমা হয়ে যাবে ভাইরা আমার প্রশ্ন ছিল আল্লাহ অর্থহীন অক্ষর কেন কোরআনে দিলেন তার দুই জবাব গেল সামনে আরো যাব তিন নাম্বার জবাব আলিফলাম অর্থ নাই দিলেন কেন তার তিন নাম্বার জবাব না না না অর্থ নাই না আসলেই অর্থ আছে লেখক জানেন পাঠক জানে না যিনি দিয়েছেন তিনি জানেন পর্নেওয়ালা উদাহরণ এভাবে আমি দেই আমরা ভিজিটিং কার্ড করিনি কথা বলেন না কেন একজনই ভিজিটিং কার্ডের মধ্যে লেখলেন এইচ এম এ রহমান লেখে না এখন আপনি এটার নিয়ে তাফসির করতেছেন এইচ মানে হাজি সাহেব এম মানে মাওলানা এ মানে আব্দুর রহমান স্পষ্ট তো যে কার্ডে লেখছে কয় কি কও বলে করতেছি তোমার এই কার্ডে বলে কি তাফসির করো বলে এই দিয়া বুঝাইলাম হাজি সাহ বলে তেরো বার দোয়ায় মুসফত কেন বলে আমার বংশ কেউ হাস করে নাই তাহলে তুমি এই দিয়া কি বুঝাইতে চাও বলে এই দিয়া বুঝাইলাম আমি বংশগত হাওলাদার এম দিয়া কি করেছো বলে মাওলানা তেরো বার ইস্তেকবার পর জীবনে মাদ্রাসার বারিন্দা ধাক্কা খেয়েও ঘুরি নেই ভুলেও যাই নেই মসজিদের ভিতরে বলে গরু ঢুকছে গরু মোয়াজেন দিছে ভিডা মালিকা ধমক ব্যর্থ গরুরে ধমকাইলা কেন এ বুঝা কিছু এ তো হট করে ঢুকছে আমার কোনোদিন ঢুকতে দেখছো এ গরু তো বুঝে না হট করে ঢুকে গেছে আমার দেখছো ঢুকতে আমি তো শিক্ষিত শয়তান ঢুকি নাই ইনসা এবার শেষ জবাব আমার নবীও এই অক্ষরের অর্থ জানেন উম্মতের জানাইলেন না কেন একমাত্র কারণ বন্ধুর সাথে বন্ধুর গোপন কথা বলার পাসওয়ার্ড গোপন নাম্বার কি নাম্বার গোপন নাম্বার এই যুবকেরা তোমাদের আছে না গোপন নাম্বার বাথরুমে দুই মধ্যে লেখে এইচ এস কই লেখছে চিন্তা করে কি ভঙ্গি বাথরুমে গিয়ে লেখা লেখি লেখা এত কাগজ ওলা বয়া কাগজে লেখে না বাথরুমে আলিফলাম মিমের সমাধান কি পাইলাম অর্থ আছে না নাই কে জানেন তাহলে প্রশ্ন সমাধান হয়ে গেল অর্থবিহীন অক্ষর আল্লাহ কোরআনে দেন নাই এরপরে আলোচনা দালিকাল কিতাব করব না ছেড়ে দিল থাকবেন না চলে যাবেন দেখি তো কারা কারা থাকবেন না ঘুম আসতেছে মনে হয় এই জন্য না এক আল্লাহ নবী বলেন কেউ জাহান নামে যাবেন কয়েকজন মুরব্বী হাত উঠায় বলে আল্লাহ একবার কেউ জাহান নামে যাবেন বলে আমিও যাবো না আব্বাও যাবে না হাত তুললেন কেন বলে আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই এরে নবীর দল বিবেক দিয়া কাজ করতে হবে চলতে হবে আবেগ দিয়া কামিয়াবির দরজা পাওয়া যাবে না জালিকাল কিতাব ভালো করে খেয়াল করেন আমরা কোন একটা দূরের জিনিসকে ইঙ্গিত করতে বলি ও কাছের জিনিসকে বলি কি এই এটার ওই আরবিতে বলে জালিকা নিকটের জিনিস এই এটাকে আরবিতে বলে হাদা বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে তাহলে দালিকা হবে না হবে হাজাল কিতাব এই কিতাব এই কিতাব কিন্তু আল্লাহ দালিকাল কিতাব কেন বললেন ওই কিতাব দূরের কিতাব কেন বললেন অথচ কোরআন তো কাছে কোরআন তো সিনার মধ্যে কোরআন তো ঠোঁটের মধ্যে ছেলেটা কিচ্ছু বুঝে না হঠাৎ করে যখন ইমামতিতে দাঁড় করায় দিবে এত সুন্দর তেলাওয়াত চোখের পানি করে রাখা যায় না আমার দেশের সোনার ছেলেরা বিদেশ গিয়া কোরআনের তেলাওয়াত করে এক নাম্বার পুরস্কার নিয়ে হাজির কথা বলেন না কেন কই গেল মুসলমানের ঘরে আজ কোরআনের আওয়াজ নাই রে বাবা ও যুবক ভাই স্কুল কলেজে পড়িয়া দশটা সাবজেক্টে লেখাপড়া করলা আবার ইংরেজির জন্য প্রাইভেট পড়লা অঙ্কের জন্য প্রাইভেট পড়ার সময় পাইলা বান্ধবীদের নিয়ে পার্কে ঘোরার আড্ডা দেওয়ার সময় পাইলা আমার আল্লাহর কোরআন পড়ার জন্য একটা ঘন্টা সময় পাইলা না অথচ আল্লাহর কোরআন এত মজার এই কোরআনটা যখন কবরের কিনারায় দাঁড়ায় পড়বা সাথে সাথে কবরের আজন্মা কোরআনওয়ালা সন্তান দেখে যাও রে ভাই এত সুন্দর কোরআন এটা সারা জিন্দিগি বর বয়ান করলেও বোঝানো যাবে না কোরআন এমন সুন্দর একটা কিতাব কবরের কিনারায় যখন তেলাওয়াত করবে সাথে সাথে আল্লাহ বলবে এই কোরআনের বরকতে কবর জান্নাতের বাগান বানায় দাও কত মজার তেলাওয়াত দুনিয়াতে আর কোন তেলাওয়াত পাবেন না কোন একটা কবিতা দুইবার শুনলে মাথা খারাপ কিন্তু কোরআন যত পড়ে ততই খারাপ লাগে কেউ কি বলছে ভাই এই মাম সাহেব জীবন ভর খালি আলহামদুল আজকে আলহামদুল বাদ দেন কেউ বলেছে বরং যার কণ্ঠ যত ভালো তার তেলাওয়ার তার মজা তত ভালো মানুষ অধীর আগ্রহে বিশ্রাকার তারা বিশ্বাস করে টেরো পাওয়া যায় ঠিক নেই আবার কোন কোন মসজিদে বিদ্যুৎ ফেল কমিটি গর্ব করে হুজুর একটা হাফেজ পাইছি বিদ্যুৎ ফেল কখন যে বিশ শেষ হয়ে গেল অমুক মসজিদে লাগছে দুই ঘন্টা আমগো লাগছে দেড় ঘন্টা অথচ আজকে যদি মক্কা শরীফ যান মদিনায় যান এমনি নামাজে যেমন তেলাওয়াত বিশ রাকাত তারাবিত সেই স্বাভাবিক তেলাওয়াত মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على الأبصار فهم مطمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا তৃপ্তি পাইলা না রে বান্দা কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বিজে তেলাওয়াত করে তৃপ্তি দিবে এরে দল দূরের ইঙ্গিত দূরের জিনিসের জন্য বলার দরকার ছিল কিতাব কেন বললেন প্রশ্ন বুঝলেন বলা দরকার ছিল হাজাল কিতাব এই কিতাব কেন বললেন ওই কিতাব দালিকাল কিতাব মানে ওই দূরের কিতাব এক নাম্বার জবাব হাজাল কিতাব মানি জালিকাল কিতাবের ব্যাখ্যাই হলো হাজাল কিতাব এই কিতাব আল্লাহ ঘুরাইয়া বললেন কেন এটাই কোরআনের বড় অলঙ্কার আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে বান্দা মেধা খাটাইয়া দেখো এমন সুন্দর সাজানো কিতাব জমিনের মধ্যে আর নাই দুই নাম্বার জবাব যদিও কোরআনটা আমাদের সামনে রিডিং লাইন আমাদের সামনে তবে কোরআনের মারেফত আর ব্যাখ্যা আর তাফসিল আমাদের জেহেন থেকে অনেক অনেক দূরে তিন নাম্বার জবাব ওই কিতাব মানি ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দিলেন যত ইলিম দান করলেন বিধি বিধান দান করলেন সব পুরো সমষ্টিগত জমা করে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন আল্লাহ বুঝাই দিলেন এটা এমন একটা কোরআন ওই আগুন নবীর কিতাবের এলেমের কিতাব এইটা ওই ঈসা নবীর যাতে যেই এলেম দিয়েছিল সেই সমন্বয়ের কিতাব এই কোরআন তিন নাম্বার জবাব হয়ে গেল জবাব নাম্বার চার এটা তো ওই এত পরিমাণ দূরের কিতাব ওই কিতাব ওই কিতাব মানি হলো ওই লাউহে মাহফুজের কিতাব লাউহে মাহফুজ কোথায় এই ফেনীর হ্যাঁ শিক্ষক ছাত্রকে বলে আসমান কাছে না হিমালয় পর্বত কাছে বলতো ছাত্র বলে সার আসমান কাছে বলে বললি কেমনে বলে হিমালয় পর্বত দেখা যায় না আসমান সরাসরি দেখা যায় লৌহে মাহফুজ আমরা যে জমিনে বসবাস করি দর্শন বলে এই নাম এটার নাম পৃথিবী এখান থেকে যে আমরা দেখতে পাই প্রথম আসমানের মাঝখান জায়গাটাকে দর্শন বলে মহাশূন্য এই মহাশূন্যের মাঝখানে একটা আছে যেটাকে বলে মধ্যাকর্ষণ ওখানে স্যাটেলাইট তৈরি করে রাখছে যা রেখে দিবি উপরেও যাবে না নিচেও যাবে না মিডল পয়েন্টে থেকে যাবে ওখান থেকে স্যাটেলাইট দুনিয়ার খবর নিয়ে সেন্টারও দেয় সেন্টার আমাদের কাছে খবর পৌঁছায় দেয় মায়ার নবী বলেন আমি মেয়েরাজে যখন রওনা হয়ে গেলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস ওখান থেকে প্রথম আসমানে চলে গেলাম আসমানে গিয়া এই যে মহাশূন্যটার দূরত্ব হলো পাঁচশো বছরের পর আমি প্রথম আসমানে গিয়া দেখলাম দুইটা দরজা লাগানো দরজার মধ্যে তালা মারা দরজাগুলো জমরা ইয়াকুত পাথর দ্বারা বানানো আর দরজার তালা হলো নুরের তৈরি তালা ভেতরে দারোয়ান আছে জিব্রাইল বললেন দরজা খুলো বললে কে বলে আনা জিব্রাইল অমাম্মা তোমার সাথে কে বলে হুয়া মুহাম্মদ ভেতরে দারোয়ান ফেরেস্তা বলে আসার অনুমতি আছে নাকি বলে আছে বলে তালা খোলো ভেতরে দারোয়ান বলে চাবি তো আমার কাছে নাই বলে তো চাবি কি বলে চাবি হলো নবীজি বলেন আমি তালা খুলে ফেললাম ভেতরে ঢুকলাম আসমানের মধ্যে দুইটা দরওয়াজা কেন হাদিস শরীফে রাসূল বলেন এক দরওয়াজা দিয়া মুমিনের আমল আরশে আযিমে চলে যায় আর একটা দরজা দিয়া মুমিনের জন্য রিজিক জমিনের মধ্যে আসে এই জন্য খাঁটি মুমিন যখন ইন্তেকাল হয় আসমান কাজে দরওয়াজা দরজা কানতে থাকে কান্নার মাঝে মাঝে নমুনা দেখা যায় হালকা হালকা আকাশে বৃষ্টি আল্লাহ ওয়ালার ইন্তেকালে দেখা যায় নবীজি বলেন প্রথম আসমানের দুইকে দেখলাম বিশাল আসমান বলে কেমন বড় ওই পাঁচশো বছরের মোটা নবীজি বললেন ওখান থেকে আমি আবার বের হয়ে গেলাম উপরে গিয়ে দেখি এইরকম আর একটা মহাশূন্য পাঁচশো বছরের দূরত্বর ফাঁকা পেরিয়ে গেলাম দ্বিতীয় আসমানে ওখানেও দুইটা দরওয়াজা তালা খুললাম ভেতরে ঢুকলাম ঢুকার পরে সব আল্লাহর কুদরত দেখলাম ওই আসমানটাও পাঁচশো বছরের মতো এই আসমানটা দেখার পর আবার উপরে গেলাম আর একটা মহাশূন্য দেখলাম পাঁচশো বছরের দূরত্ব এগুলো পেরিয়ে গেলাম তিন নাম্বার আসমানে তৃতীয় আসমানে গিয়া দুইটা দরজা তালা খুললাম অনুমতি নিয়া ভেতরে ঢুকলাম আল্লাহর কুদরত দেখলাম এরপরে আবার তিন নাম্বার আসমান পেরিয়ে চলে গেলাম মহাশূন্য মহাশূন্য পাঁচশো পেরিয়ে পাঁচশো বছরের পথ পেরিয়ে গেলাম কত নাম্বার আসমান তিন নাম্বার চতুর্থ আসমান চতুর্থ আসমানের মধ্যে গিয়া দেখলাম গোটা দুনিয়াকে সূর্য যে আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো আছে সারা দুনিয়াতে যে সূর্য আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগানো আমি পয়াম্বর সূর্যটা লাগানো দেখলাম উপরে তিনটা আসমান নিচেও তিনটা আসমান মিডেল পয়েন্টে আল্লাহ সূর্য রাখছেন আমি প্রযুক্তি মতো যদি একটু টাক মারিয়া উপরে উঠাইয়া দিতেন সূর্যের তাপের অভাবে জমিনটা বরফ হয়ে যেত আবার যদি একটু নিচে ধাক্কা দিয়া নামায় দিতেন সূর্যের তাপে পুরা জমিনটা পুরিয়া সাই হয়ে যেত একজন্য দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যেখানে সূর্যের আলো বেশি বারো মার বড় মার গরম বড় মার গরম আবার যেখানে গিয়ে দেখবেন উত্তর মেরুতে যাবেন ওখানে সূর্যের আলো কম নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায় ঠান্ডা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা আল্লাহ এমন জায়গায় সূর্যটা রাখলেন তেমন পর্যন্ত এই সূর্য আল্লাহ বান্দার ডিউটি পালন করবে আল্লাহ আজ পর্যন্ত বেয়াদি করে না ওই সূর্য বিজ্ঞানীরা বলে এই জমিনটা যত বড় এর থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু আমি বলি বিজ্ঞানীদের থিওরির মধ্যেও ভুল আছে কারণ বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীর যথেষ্ট পরিমাণ আয়তন নির্ণয় করতে পারে নাই তার দলিল কি সুরায় কাহাবের মধ্যে জুলকার ঘটনা আছে গোটা দুনিয়ার শাসক ওই উত্তর মেরুতে চলে গেলেন উত্তর মেরুতে গিয়ে দেখলেন দুই পাহাড়ের একটা ফাঁকা জায়গা ওখানে মানুষ বসবাস করে পাহাড়ের ওই পাশের একদল দানব হিসাব এদের উপরে হামলা করে এদেরকে কোরআনের ভাষায় বলে এই বংশধর বাদশাহ লোহা দিয়ে নির্মাণ করে পাহাড়ের পাদদেশের ফাঁকা আটকায় দিলেন চেটে চেটে শেষ করিয়া এপারে আসবে এদিকে আইসা ওরা মানুষকে ধরবে আর খাবে মানুষকে ধরবে আর খাবে ওরা কেউ ষাট হাত লম্বা কেউ চল্লিশ হাত লম্বা কেউ তিরিশ হাত লম্বা বিজ্ঞানীরা বলে এত স্যাটেলাইট চালাইলাম রকেট চালাইলাম বিমান চালাইলাম এত কিছু চালাইলাম আজ পর্যন্ত বের করতে পারলাম না ইয়াজুজ মাজুজ কেমনে খায় কেমনে ঘুমায় কি করে আজ পর্যন্ত বের করতে পারলাম না কয়েক বছর আগে পত্রিকায় খবর আসছিল রাশিয়ার মধ্যে একটা আগুনের গোলা বের হয়েছিল আগুনের গোলা ওই আগুনের গোলা এখান থেকে জমিনে পড়া মাত্র আগুনের একটা গোলা জমিনে পড়লো রাশিয়াতে মানুষ বের হয়ে গেল ওই আগুনের গোলাপ থেকে মানুষ বের হয়ে হাতে চালা করে রাশিয়ান প্রশাসন খবর পাইয়া দ্রুত আগাইতে লাগলো অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেল দেখে যত সামনে যায় আগুনের গোলাটা পেছনে যায় শেষ পর্যন্ত চতুর্দিক থেকে যখন বের দিল তখন আগুনের গলাটা মানুষ ঢুকে গেল উপরে উঠে গেল এরা বিমান দিয়ে ধরার চেষ্টা করলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেউ কেউ বলে এরাই ছিল এজুজ নজুজের বংশধরেরা এনে নবীর উন্মতের দল এই পৃথিবীটা যত বড় এর থেকে বড় তেরো লক্ষ গুণ সূর্যটা বড় আর আমরা যে আকাশের চাঁদ দেখতে পাই এই চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে পঞ্চাশ গুণ ছোট এ কারণে সূর্য গ্রহ গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না কিন্তু চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না কারণ পৃথিবী নামক গ্রহ থেকে এই চন্দ্রটা পঞ্চাশ গুণ ছোট আর সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় এ কারণে সূর্য যদি কোথাও গ্রহণ লাগে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায় এই সূর্যটার কত বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ কোরআনও বলেন এই সূর্য আমি বছরের ক্যালেন্ডার বানায় দিলাম বাংলা ইংরেজি মাস গণনা করো বাৎসরিক ক্যালেন্ডার বানায় দিলাম সূর্যটায় আর আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলাম আকাশের চাঁদের আকাশের চাঁদ দেখা দেখা আরবি গণনা কর আর দুনিয়ার অন্য গণনা করবি চন্দ্র সূর্যের হিসাব কইরা কইরা ভাইরা আমার নবী বলেন এই সূর্য আরো কি নিয়ামত বলে জমিনের মধ্যে সূর্য সূর্যের মধ্যে সাতটা কালা আছে রং আছে মাঝে মাঝে দেখবেন পূর্ব দিকে যখন বৃষ্টি হয় দিনের বেলা রাতে না পূর্ব আকাশের দক্ষিণ কর্নারে একটা পাইপের মতো দেখবেন সাগরের মধ্যে পাইপ লাগায় মনে হয় যেন পানি তুলে এটাকে বলে রং ধনু সূর্যের আলো লেগে এটা রং বেরং হয়ে যায় এই সূর্য এত বড় খাতেন এই দুনিয়ার মানুষের জন্য আমরা যত জমিনের ফসল খাই আমরা যত গাছের ফল খাই এই যত ফসল আর ফল খাই এগুলোর রং লাগায় সূর্য আর এগুলোর স্বাদ বাড়ায় দেয় চা আলো দেয় সূর্য রং বানায় এজন্য দেখবেন আম গাছ লাগাইয়া যেই সাইডে সূর্যের আলো বেশি ওই দিকের আমগুলো কালার বেশি যেই পার্শ্বে সূর্যের আলো কম ওই পার্শ্বের আমের কালার কম রাতের বেলা তাকায় দেখবেন যেই সাইডে আমের মধ্যে চাঁদের আলো বেশি ওই সাইডের আম মিষ্টি বেশি যেই সাইডের মধ্যে তাকায় দেখবেন চাঁদের আলো কম ওই সাইডের আম মিষ্টি বড় কম পায়াগম্বর বলেন এই সূর্যটা দেখলাম চতুর্থ আসমানে টানানো আল্লাহ নবী বলেন আমি মেয়েরাজের রাত্রে এগুলো দেখার পরে আবার সামনে গেলাম যাবনি আর উপরে যাব পায়াগম্বর বলেন আমি চতুর্থ আসমান পেরিয়ে উপরে উঠলাম গেলাম উপরে উঠার পরে দেখলাম আর পাঁচশো বছরের দূরত্ব মহাশূন্য এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমান ওখানে ঢুকলাম দুইটা দরওয়াজা দুই দরজা দিয়ে ঢুকা আবার পঞ্চম আসমান ছায়ের করলাম পাঁচশো বছরের মোটা শেষ করে আবার মহাশূন্য পাড়ায় গেলাম ছয় নম্বর আসমানে এটাও দুই দরজা দিয়ে ঢুকলাম পাঁচশো বছরের মোটা এরপরে গেলাম মহাশূন্য পেরিয়ে সপ্তম আসমানে সপ্তম আসমানটাও পাঁচশো বছরের মোটা এরপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা কাবা যার নাম হলো বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা মুহূর্তে মুহূর্তে মুহূর্তে ওই নূরের ঘর বাইতুল মামুর সত্তর হাজার ফিরিস্তা এক সিরিয়ালে তওয়াফ করে আজকে যারা সুযোগ পাইল কেয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না এবার চিন্তা করেন কি পরিমাণ ফেরেস্তা আল্লাহ বানাইছে পয়গম্বর বলেন ওই বাইতুল মামুর এমন জায়গায় সেট করা সপ্তম আসমানের উপরে ওখানের ছাদের উপরে একটা পাথর যদি রেখে দেওয়া হয় ওই পাথরটা বাইতুল মামুর নূরের কাবা ফেরেস্তাদের কাবার মাঝখান দিয়া পাথরটা নিচের দিকে আসবে এক থেকে সাত থেকে এক আসমান সাতটা আসমান বেদ করিয়া ওই বাইতুল মামুরের পাথরটা এসে আম্বু জমিনের বাইতুল্লার কাবার ছাদের মাঝখানে এসে পড়বে নবীজি বলেন আমি আবার উপরে গেলাম দেখলাম সিদ্ধাতুল মুনতাহা একটা বড়ই গাছ কি গাছ বড়ই গুলো এক একটা কত বড় বলে তেলে ড্রামের মতো বড় আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাদিসের এবারাত কালকে লাল হাতির কানের মতো বড় নবী বললেন এখান থেকে আমার আবার সফর আলাদা শুরু সিদ্ধাতুল মুনতাহা থেকে আবার উপরে চললাম ভিন্ন বাহনে যখন রওনা হয়ে গেলাম আল্লাহ আমাকে কুদরতের সাথে নিতেছেন যাচ্ছি অনেক পথ পেরিয়ে যাইতেছি এক জায়গায় গিয়া দেখলাম অন্ধকার অন্ধকার কিছুই দেখা যায় না আলো নাই এই অন্ধকার পথ পেরিয়ে অনেক অনেক অনেক উপরে গিয়া দেখলাম এক পর্যায়ে পানি পানি পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওই পানির স্তরগুলো যখন পেরিয়ে যায় ওই পানির স্তর পেরিয়ে যখন উপরে উঠলাম ওই পানির স্তরের মাঝখানে গিয়ে দেখলাম আল্লাহ তালা পানির উপরে বানায় রাখছেন নূরের তৈরি আছে আজি পয়গম্বর বলেন আমি আশে আজিমের মধ্যে ঢুকলাম জুতা খুলতে চাইলাম লম্বা কথা নবী বললেন আমি আজিমের মধ্যে দুইকে দেখি আজিমটা আটজন কাঁধে নিয়ে দাঁড়ায় আছে আর ওই আটজন কাঁধে আজিম আর তাদের পা হল জমিনের নিচে নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম ওই আরশে আজিমে দেখলাম একটা তক্তা আরবিতে বলে লাউহুন সংরক্ষিত তক্তাকে বলে লৌহে মাহফুজ ওই সংরক্ষিত তক্তায় দেখলাম পুরা তিরিশ তারা কোরআন লেখা ওখানে যেমন আলহামদু সুরা প্রথম লেখা ঠিকই কোরআনে আলহামদু প্রথম লেখা ওখানে যেমন কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা শেষে লেখা এখানেও সেইভাবে কোরআনে শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস লেখা অর্থাৎ ওই লাউহে যেইভাবে কোরআন সাজানো বর্তমান কোরআনটাও ওইভাবে সাজানো আছে নবী বলেন ওই কোরআন আমি দেখলাম আরশে আজিমের মধ্যে লেখা আল্লাহ বলেন দালিকাল কিতাব ওই কিতাব হলো ওই লাউহে মাহফুজের কিতাব এরে নবীর উম্মতের দান এই কিতাব ফজরের নামাজের পরে এক ঘন্টা না হয় এশান নামাজের পরে ঘুমের আগে একটা ঘন্টা যদি সময় দাও তিন মাসের বেশি লাগবে না তোমার কোরআনটা শিখার জন্য আল্লাহর কোরআন একটু বইরা দেখো কেমন মজা লাগে এরে আল্লাহর কোরআন ঈসা নবী রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আগুন জ্বলে আজাম নবী দেখে চলে গেলেন কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়ে যায় দেখে আজকে মেশকের ঘ্রাণ ঈসা নবী ডাক দিয়া বলেন হে মালিক ওই দিন দেখলাম কবরে আজাব আস কেন কবরের মধ্যে মিশকের ঘেরান আল্লাহ বলে ও ঈসা এই বান্দা দুনিয়াতে বিদায়ের সময় একটা বাচ্চা মায়ের কোলে রেখে আসে ওর মা বাচ্চাটার কোন রকম বড় হওয়া মাত্র মাদ্রাসায় পাঠায় দিছে ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া শিক্ষকেরা পড়াইছে পর বিসমিল্লাহির রহমানির রহিম ওই বাচ্চা যখন বলছে আমার কুদরতি মায়া জন্মায় গেল আমি ফেরেশতারে ডাক দিয়া বললাম আল্লাহ এর রহমতের ওই বাচ্চা কয় আমি নাকি রহমান আমি নাকি বড় বড় রহিম আর দেরি করবি না ওই ওর বাচ্চাটার বাবা সহ যারা কবরে আছে সাথে সাথে কবরে আজাব মাফ করে দাও নবীর উন্নতের দাল আমি শুরুতেই বলেছি কেন করো আমরা মুসলমান এক আল্লাহ এক কাবা এক কোরআন এক কালেমা এক দিন এক ধর্ম যাওয়াটাও এক কবরের হালাত এক প্রশ্ন তিনটা এক ধর্মের পরিচয় দাও রবের পরিচয় দাও পরিচয় দাও আমাকে এই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন করা হবে যারা আল্লাহর পরিচয় নিয়ে ধর্ম মানিয়া সুন্নত মেনে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম আর আর একটা রাস্তা করে বলবে নবীকে দেখায় বলবে চিনো এই ব্যক্তিটাকে সুন্নতি আসে কলা বলবে নি তো সে আমার মায়ার নয় যেই নবীকে না দেখে ওলামায় কেরামের বায়ান শুন নবীর সুন্নতের আমল করেছি টুপি করেছি পোশাক করেছি এ নবীর উন্নতের দল আর যারা সুন্নত মানল না ইসলাম মানল না কবরে যখন যাবে একই প্রশ্ন যখন করবে ওই গুণাগারেরা বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না বড় আফসুস বড় আফসুস আমি কিছুই জানি না আল্লাহ তাআলা বলবে আর কোন সার দেওয়া হবে না এই বান্দারে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করলাম আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার আমার দাও ফল আমার দাও সূর্যের আলো সব আমি ফ্রি করে দিলাম সব ভোগ করিয়া পান্দা আমাকে মানে নাই বরং বিরোধিতা করেছে আর এবং আমাদের পেছনে লেগে নিজের জীবনটা নষ্ট করেছে একটা সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কুদরতি ভাবে বলবে এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুণাগারকে চাপ দেওয়া শুরু করো কবরের মাটি যখন চাপ দিবি গুণাগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্য সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে সে ভরে যাবে জাহান নামের আগুন কবরে সে ভরে যাবে দুনিয়ার মানুষ কবরের আজাব বিশ্বাস করে না এজন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় কবরে সাপ বিচ্ছু আগুন দেখা যায় আবার কত কবরের লাশ বিশ বছর পরে তিরিশ বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর আর যত কবরে আজাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর ও ভাই আজকে বিনয়ের সাথে বলার পরেও কেন তুমি নামাজ পড়ো না তুমি বড় না অথচ তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ না আসে না নাই আমার ইঞ্জিনিয়ার নামাজ বাদ দেয় না অভাব নাই আরে আল্লাহর বান্দা তুমি কেন পারবা না তওবা করো দুনিয়াটা কিছুই না এখানে বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই আল্লাহর কাছে তওবা করেন আর মাপ চান আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করে আমল নামায় গুণা জমা করবো না আর কোনোদিন সুন্নতের বা বিপরীত চলবো না সহিভাবে কোরআন করে পাঁচ অক্ট নামাজ পড়বো মুরব্বীদের দোয়া নিয়ে চলবো ব্যাধ করবো না তওবা করার যদি নিয়ম খাটি দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন কবুল করে নেন উপরে মজবুত চলার তৌফিক দান আমাদের ইমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ সহিভাবে কোরআন করার তৌফিক দান করেন আদবওয়ালা